তুমি এটাতে করতে পারলা না এই জন্য তোমার লেভেল ওয়ানটা তুলে নেওয়া নেন <laughs> <laughs> আসলে <laughs> আমি আর কি বলবো আপনার লেভেল ওয়ান তোলার আগে একটা ওয়ার্নিং দিছে না আপনাকে ওই তো একটা টার্গেটের ইয়া দিছে মেসেজ দিছে তাইলে ওই ওয়ার্নিংটা আমাকে আমার ওই ওয়ার্নিংটা আমাকে জানাইলেন না তাইলে আপনার লেভেল 1 ওই স্যার তখনই আপনার এখানে ক্লাস শুরু করার আগে আমার লেভেল 1 হয়েছিল স্যার আচ্ছা বুঝতে পারছি যদি কারো লেভেল 1 নিয়ে নেয় এবং ওয়ার্নিং দিয়ে দেয় তাহলে তখন লেভেল ওয়ান টিকানোর একটাই টেকনিক হচ্ছে রিভিউ কিনা বুঝতে পারছেন তখন আপনি একটা রিভিউ কিনে নিলে আগামী দুই এক মাসের বা পরবর্তী এক মাসের জন্য আপনার লেভেল দুই মাসের জন্য আপনার লেভেল সেফ আমি তো লেভেল ওয়ান তুলে নেওয়ার আগে আমার হাতে অর্ডার ছিল এবং কি তার আগেও আমি একটা ফাইভ স্টার রিভিউ আমি কাজ করে নিয়েছিলাম আপনি লেভেল ওয়ান পরে যদি প্রতি ষাট আপনি যদি লেভেল ওয়ান পাওয়ার পরে যদি প্রতি ষাট দিনের ভিতরে মিনিমাম তিনটা অর্ডার কমপ্লিট না করেন তাহলে আপনার লেভেল টিকবে না হ্যাঁ ঠিক আছে স্যার বুঝতে পারছেন <laughs> আমার ওই হ্যাঁ আপনি এখন কয় ডলারের অর্ডার নিলেন সেটা বিষয় না বিষয়টা হচ্ছে ষাট দিনের ভিতরে আপনি তিনটা প্রতি ষাট দিনের এক্সচেঞ্জে আপনি তিনটা অর্ডার ক্যারি রাখতে হইব মান্থলি একটা অর্ডার ক্যারি রাখতে হইব ষাট দিনে তিনটা অর্ডার ক্যারি রাখতে হইব কথা বুঝতে পারছেন যদি ওই সময় এটা কি স্যার আর আমি পাবো ওই অর্ডারগুলো আপনি ক্যারি না রাখেন তাহলে আপনাকে তার ওই আপনার লেভেল ওয়ানটা উঠাই নিব তাছাড়া যদি কোনো বায়ার যদি আপনার ইয়ে দে আপনার বিরুদ্ধে কোনো ভায়োলেশনের কোনো রিপোর্ট দেখ তাইলে তো আরো কথাই শেষ বুঝতে পারছেন ওরকম সমস্যা হয়নি ওই ওয়াটার আমি নিতে পারিনি এইটাই হলো প্রবলেমটা আছে কারণ এটাই হলো মূল কারণ এই যে এই বিষয়টা অনেকে জানে লেভেল 1টা কি স্যার আমরা ফেরত পাবো হ্যাঁ লেভেল 1টা কি আর ফেরত পাবো আপনি লেভেল 1 এর আপনাকে লেভেল 1 এর কি জিও দিছে ওই বর্তমানে আপনার লেভেল প্রতি মাসে লেভেল হ্যাঁ, পাওয়ার জন্য একটা হ্যাঁ লেভেল 1 এর ইয়াটা দিছিল তো আচ্ছা তাই লেভেল 1 এর ওদের যে একটা আপনি যদি আবার লেভেল ওয়ানের ক্যাটাগরি কমপ্লিট করতে পারেন ষাট দিনের ভিতরে দশটা অর্ডার কমপ্লিট করতে পারেন এবং চারশো ডলার আর্ন করতে পারেন মানে পাঁচশো ডলার টোটাল আর্ন করতে পারেন আপনার চারশো ডলার তাহলে আপনি আবার লেভেল পাবেন সমস্যা নাই এটা কোনো সমস্যা নাই লেভেল দিব আবার আবার একশো ডলার আর্ন করলে তাহলে টোটাল পাঁচশো ডলার হবে আমার কিন্তু আর্ন অলরেডি ছয়শো ডলার প্লাস না না সেটা না বিষয়টা হচ্ছে ষাট দিনের ভিতরে আপনার দশটা অর্ডার এবং পাঁচশো ডলার আর্ন হইতে হইব স্বপ্ন দেখা বাচ্চার এখন ডলার ইনকাম করে লেভেল এর স্বপ্ন দেখি মিনিমাম <laughs> হচ্ছে না লেভেল তো পাইতে হইলে দিনের ভিতরে আপনি ডলার এবং অর্ডার স্টার স্টার রিভিউ পাইতে হইব ও আর আমি যেটা দেখছিলাম যে দুই হাজার ডলার ইনকাম করতে হবে আর পঞ্চাশটা আপনার অর্ডার কমপ্লিট করতে হবে সেটা না না না সেটা হচ্ছে আপনার নব্বই দিনের ভিতরে হচ্ছে আপনার তিরিশটা তিরিশ থেকে পঞ্চাশটা অর্ডার কমপ্লিট করতে হইব আর দুই হাজার ডলার আর্ন করতে হইব এটা হচ্ছে রেস্ট্রিক্ট আচ্ছা আচ্ছা আমি যখন করছিলাম তখন এরকম দেখছিলাম আর কি আচ্ছা যাক সমস্যা নাই বিষয়টা আসলে ক্লিয়ারলি হয়তো খেয়াল করেননি আপনি এই জন্য আচ্ছা হ্যাঁ, যাই হোক আজকে আমরা ক্লাস করব কি আমার সাড়ে নয়টায় আবার মিটিং আছে বুঝছেন না তো সাড়ে নয়টায় আমি ক্লাস শেষ করতে হইব নয়টা পঁচিশের ভিতরে ক্লাস শেষ